কাতারকে সে ভূমিকে সে চিনিকে সংরক্ষিত রেখেছি আমরা বাঘের সাথে বিভিন্ন জন্তুর সাথে আমরা সংগ্রামের মধ্য দিয়ে এই পাথরগুলো আমরা সংরক্ষিত রেখেছি এই পাথর যদি আমার চিনির মধ্যে না থাকে তাহলে আমি মনে করি আজকে আমরা কোথায় গিয়ে বাঁচব আজকে একমাত্র আমাদের যে বাঁচিয়ে রাখার প্রাকৃতিকভাবে যুগ যুগ ধরে আমাদের ঝর্ণা ঝর্ণা ঝিরি নদী নালা